sama-sama sama susah poso Kau iba masa dekat selebu nuru futu godowalu hepu patino vala walu napu utu ajivata sakunu ele kakumu notanatomu na jadadu ibale mbarambu pera ajano ojala SMP kanirmala Tau aja na ana. veluana Kapahlawan ele iwala tu tanda jasa Buku lima bondora kambale ata pangka Ele masih tak bekau lembu tanah Rumus mati